সম্মানিত বন্ধুগণ প্রিয় উপস্থিতি আজকে আমরা আলোচনা শুনব ইসলামে নারীর অধিকার এবং মর্যাদার উপরে ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে মর্যাদার আসনে আদিষ্ট করেছে আলহামদুলিল্লাহ বলে আর নারীরা মনে করে যে ইসলাম মনে হয় নারীর কোনো অধিকারই দেয় নাই অথচ আল্লাহ সুবানুয়া তালা নারীদের মর্যাদা সবার উদ্দে দিয়েছেন আল্লাহ বলেন এ করানুল করিমের ভেতরে আল্লাহ পাক নারী যে শ্রেষ্ঠ নারীর মর্যাদার ব্যাপারে আল্লাহ পাক করানুল করিমের দিকে তাকালেই আপনি দেখতে পারবেন যদি কোরআনটা যদি আপনি একটু গবেষণা করেন কোরআনের দিকে যদি দৃষ্টি দেন আল্লাহ নারীদের প্রশংসা কিভাবে করেছেন আপনি কোরআনের দিকে তাকালেই তা বুঝতে পারবেন আল্লাহ বলেন এ করানুল করিমের ভেতরে একশত চোদ্দটি সুরা আছে এই সুরাগুলোর ভেতরে পুরুষ গোষ্ঠীর উপরে পুরুষ জাতির উপরে আল্লাহ পাক কোনো সুরাই অবতীর্ণ করেন নাই কিন্তু নারী জাতির ব্যাপারে আল্লাহ পাক একটি সুরাই কোরআনুল করিম অবতীর্ণ করেছেন সুবাহান আল্লাহ সুরাতার নাম সুরাতুন নিসা যার অর্থ হচ্ছে নারী জাতি আর কোরআনুল করিমে সুরাতুর রিজাল পুরুষ নামে কোনো সুরাই নেই ব্যক্তিবিশেষ সুরা আছে যেমন সুরাত ইব্রাহিম তারপরে সুরা ইউসুফ সুরা লোকমান সুরা মুহাম্মদ এভাবে অসংখ্য সুরা আছে কিন্তু এই দৃষ্টিকোণ থেকে নারী ব্যক্তিকে আল্লাহ বঞ্চিত করেন নাই নারীদের নামে আল্লাহ কোরআনুল করিমে সুরা দিয়েছেন সুরাতুল মারিয়াম আছে না কে হাজার ইসা আলী ইসালামের মা সুবহানাল্লাহ বলেন তো সুতরাং আল্লাপা করানুল করিমের ভেতরে নারী জাতির নামেও সুরা দিয়েছেন নারী ব্যক্তির নামেও সুরা দিয়েছেন সুভান আল্লাহ নারীদেরকে আল্লাপা কোথায়ও বঞ্চিত করেন নাই এবং এ উল করিমের ভেতরে আল্লাপাক নারীর অধিকারের ব্যাপারে বেশি কথা বলেছেন সুমানলা বলবেন না কিন্তু আমাদের নারীরা ওরা মনে করে যে ইসলাম তাদেরকে বঞ্চিত করেছে ইসলাম নারীদেরকে দেয় নাই এমন কিছু নাই ইসলাম নারীদেরকে দিয়েছে কিচ্ছু নেয় নাই সুমানলা বলবেন না যেমন মহারানার অধিকারের কথা বলেন এই মহারানা কি পুরুষের উপরে ফরজ হয় না নারীর উপরে ফরজ হয় পুরুষের উপরে ফরজ এটা নারীর অধিকার দিতে হবে করানুল কেরিম আল্লাহর নির্দেশ যে তোমরা তোমাদের স্ত্রীদের মহারানা আদায় করে দাও সুমানাল্লাহ বলেন তাহলে নারীর অধিকার কই দেয় নাই আল্লাহ আমার বন্ধুগণ এ কোরআনুল করিমে যেমন পুরুষদের ব্যাপারে কথা আসছে তেমন নারীদের ব্যাপারেও কথা আসছে ইসলামের জন্য পুরুষরা যেমন জীবন বিলিয়ে দিয়েছেন শাহাদাতের মর্যাদায় তারা আদিষ্ট হয়েছেন ঠিক তেমনিভাবে নারীরাও কিন্তু ইসলামের জন্য জীবন কোরবান করেছেন নারীদের প্রশংসা করে আল্লাহ সুবাহ একজন নারীর ব্যাপারে করানুল করিম একটি উদাহরণ টেনেছেন মমিনদের জন্য আল্লাহ সুবাহান হুয়া তালা এটাকে উদাহরণস্বরূপ নিয়ে আসছেন হে বিশ্বাসীরা হে মমিনেরা হে নারী জাতিরা তোমাদের মতো এমন একজন নারী ছিল যেই নারী এমন স্বামীর সংসার করেছে যে ছিল একজন জালেম শুধু জালেম ন যে নিজেরে আল্লাহ বলে রব বলে স্বীকার করেছে নারজুবিল্লা বলেন এমন একজনের ঘরে বসবাস করে একজন নারী আল্লাহর জান্নাত পর্যন্ত পেয়েছেন সুবাহান আল্লাহ কোরআনুল করিম সুরাত তাহরিমের এগারো নম্বর আয়ত আল্লাহ সুবাহান হুয়া তালা সে কথাটি তুলে ধরেছেন আল্লাহ পাক বলছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين جربون الله أكبر الله رب العالمين بولتن وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলেন ব্যক্তির নাম কি ফেরাউন আর ওই ফেরাউনের ঘরেই তার স্ত্রী নাম হচ্ছে হজরতে আসিয়া সুবানাল্লাহ বলেন লোকেরা যখন তার নামটা নেয় সম্মান আর ইজ্জতের সাথে নেয় আল্লাহ আকবর হাজরাতে আসিয়া ফেরাউনের ঘরে বসবাস করেছেন ফেরাউনের সংসার করেছেন ফেরাউন এত জালেম ছিল সে মানুষের উপরে যেমন অত্যাচার করেছে জুলুম করেছে তেমন আল্লাহর সঙ্গে শিরিক করেছে আর আল্লাহর সঙ্গে যারা শিরিক করে আল্লাহ পাক বলছেন ইন্না শিরিক আজিম আজিম চাইতে বড় জালেম হলো ওই ব্যক্তি যে আল্লাহর সঙ্গে শিরিক করে আর এই ফেরাউন শুধু আল্লাহর সঙ্গে শিরিক করে নাই নিজেরাই খোদা বলে দাবি করেছে আর এমন ফেরাউনের ঘরেই আল্লাহ সুবান একজন ইমানদার স্ত্রীও দান করেছেন সুবাহান যে জালেম নিজের খোদা বলে দাবি করে তার ঘরের ভিতরে এমন একজন বসবাস করছে যে তার অর্ধাঙ্গিনী যে তার স্ত্রী স্ত্রী হওয়ার পরেও স্বামীরে প্রভু বলে স্বীকার করে নাই এক আল্লাহর প্রতি ইমান এনেছে সুবহান আল্লাহ এই যে নারীদের ইতিহাস এই হাজরতে আসিয়া তিনি কিন্তু এই যুগের নারী না তিনি হজরত মুসা আলী ইসালামের জামানার নারী সেই নারীর উদাহরণ টেনে আল্লাহ সুবাহ তালা করানুল ক্যারিমে আমাদেরকে উৎসাহিত করছেন অনুপ্রেরণা দিচ্ছেন যে এই পৃথিবীর মানুষেরা তোমরা তার দিকে তাকাও কি করেছেন তিনি এমন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফেরাউনের স্ত্রী ফেরাউনের সাথে একসাথে ঘুমিয়েছে একই বিছানায় ঘুমিয়েছে একই প্লেটে বসে খাবার খেয়েছে কিন্তু হৃদয়ের ভালোবাসা অন্তরের মহাব্বত আল্লাহর সাথে লাগায় দিয়েছে ফেরাউন নিজের খোদা বলে দাবি করে আর এইদিকে ফেরাউনের স্ত্রী আসিয়া নিজের স্বামীরে খোদা বলে স্বীকার করে নাই এক আল্লাহ রব্বুল আলমিন রে প্রভু বলে স্বীকার করে নিয়েছে বলে এই ফেরাউন তে আসিয়ার উপরে ক্ষিপ্ত হয়েছে ফেরাউন যখন বুঝতে পারল আসিয়া তার নিজের আপন স্বামী ফেরাউনকে প্রভু বলে স্বীকার করে নাই তখন ফেরাউন চিন্তা করলো এইভাবে চলতে দেওয়া যাবে না হাজরাতে আসিয়াকে ধরে নিয়ে আসা হলো আসিয়াকে জিজ্ঞাসা করা হলো আসিয়ারে তুমি নাকি আমার প্রভু বলে স্বীকার করো না হাজরতে আসিয়া বলছে আপনাকে কেন প্রভু বলে আমি স্বীকার করব আমি তো তারে প্রভু মানি যিনি আমার রব যিনি আপনারও রব যিনি আমার আপনার নয় মুসা আলি সালামেরও রব গোটা পৃথিবীর রব যিনি আমি আল্লাহ রব্বুল আলমিনকে সেই আল্লাহ রব্বুল আলমিনকে আমি স্বীকার করেছি তারই আমি রব বলে স্বীকার করেছি আমি তার উপরে বিশ্বাস করেছি আমার বন্ধুগণ ফেরন বলছে আসিয়ারে আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে তুমি পাগল হয়ে গেছো স্ত্রীর জিজ্ঞাসা করছে বারাউন আসি আমি তোমারে কি দেই নাই স্ত্রী হিসাবে তুমি যা যা প্রাপ্য এর চাইতে বেশি তোমারে দিয়েছি আমি তোমারে রানীর হালতে রেখেছি নারীর মর্যাদা আপনার আমি তোমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি রানীর আসনে তোমারে বসিয়েছি তুমি যা চেয়েছো তাই দিয়েছি আমার স্ত্রী তুমি আমারে প্রভু বলে স্বীকার করো না হলে তুমি যেই দিকে যাচ্ছ তোমাকে আমি ছেড়ে দেব না হাজরা আসিয়া বলছেন ফেরাউন আপনি আমার স্বামী হতে পারে আমার জীবন চলে যেতে পারে এরপরে আমি আপনারে প্রভু বলে স্বীকার করব না আল্লাহ আকবার আমার বন্ধুগণ ফেরাউন করলো কি এবার হাজরাতে আসিয়ার সাথে একজন দাসীও ছিল ফেরাউন মনে মনে চিন্তা করলো আসিয়ার সঙ্গে যত কর্মচারীরা আছে গোপনে গোপনে তারাও নিশ্চয়ই কালেমা পড়ে মুসলমান হয়েছে আমি আপনাদেরকে ইতিপূর্বে একটা ঘটনা শুনিয়েছিলাম ফেরাউনের সেই দাসির কথা ফেরাউন সেই দাসিটারে ধরে নিয়ে আসলো আসিয়ার সামনে ওই দাসির কন্যা সহ দাসিরে পর্যন্ত হত্যা করে আগুনে জ্বালায়া দিল এরপরে আসিয়ারে ডেকে বলছে আসিয়া এখনো সময় আছে এই দৃশ্য দেখার পরেও কি তোমার অন্তরে একটু ভয় জাগে না হাজরত আসিয়া বলছে ওরে ফেরাউন আগুনে পোড়ানোর দৃশ্য দেখায় আমার লাভ নাই কারণ আমি আমার হৃদয়টা আল্লাহর জন্য কোরবান করে দিয়েছি ফেরাউন বলছে তাই নাকি বহু বুঝাল আসিয়ার যখন বুঝে আসলো না আসিয়া যখন ফিরে আসলো না ফেরাউন তখন আসিয়া আলি সালামের মারে খবর দিল তার মারে ডাইকে কেন মা একটু বুঝায় শোনায় একটু লাইনে আনা যায় নাকি হাজরত আসিয়ার মা আসলাম আসিয়ার ডেকে বলছে মারে তুই নাকি মুসার প্রতি ইমান এনেছিস হাজরত আসিয়া বলছে মা আমার মুসা নয় মুসার রবের প্রতি ইমান এনেছি তোমার রবের প্রতি ইমান এনেছি ফেরাউনের রবের প্রতি ইমান এনেছি আমি আমার রবের প্রতি ইমান এনেছি মাতার বুঝায় বাবারে এসব পাগলামি করিস না ফিরে তুই তো স্বামী ফেরাউনকে প্রভু বলে স্বীকার করে নে হাজরা আসিয়া বলছে মা আমার আমি তোমার অস্বীকার করতে পারি আমি আমার স্বামী ফেরাউনকে অস্বীকার করতে পারি গোটা পৃথিবীটাকে আমি পেছনে ফেলে দিতে পারি কিন্তু এক আল্লাহ রব্বুল আলমিনকে আমি কখনো অস্বীকার করতে পারি না ফেরাউন বলছে এইভাবে আর চলতে দেওয়া যাবে না ফেরাউন হাজরত আসিয়ারা ধরে ফেলল আমার বন্ধুগণ হাজরত আসিয়ার শরীরের সমস্ত কাপড় চোপড়গুলো খুলে ফেলা হল উলঙ্গ করে হাজরত আসিয়ার হাতে পায়ের ভেতরে পেরেক মেরে দেওয়া হলো এরপরে শরীর থেকে লোহা চিরুনি দিয়া শরীর থেকে গোষ্ঠগুলোকে আলাদা করা হচ্ছে আর আসিয়ারে দেখে বলা হচ্ছে আসিয়া এখনো সময় আছে আমারে প্রভু বলে স্বীকার করে নে হাজরাতে আসিয়া আল্লাহর দরবারে কান্দে আর কয় কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন নিজ কানাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ونجني من القوم الظالمين হযরত আসি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে হে আমার রব রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা ওই ফেরাউন আমারে কষ্ট দেয় জীবনে আমার দেহ কেউ দেখে না আমার উলঙ্গ করেছে আমার হাতে পায়ে পেরক মেরে দিয়েছে আয় আল্লাহ তাআলা লোহার চিরুনি দিয়া আমার শরীর থেকে কষ্টগুলোকে আলাদা করে ফেলা হচ্ছে আমার কোনো আফসোস নাই আমার দুঃখ নাই দয়া করে তুমি জান্নাতের ভেতরে আমার জন্য ছোট্ট একটা ঘরের ব্যবস্থা করে দাও আমি আর কিচ্ছু চাই না এই দুনিয়ার ভোগ বিলাসিতা আমি চাই না আমি এই কষ্ট এই ত্যাগ আমি স্বীকার করলাম আমি তোমার কাছে ছোট্ট একটু জায়গা জান্নাতের আশা করি আল্লাহ আকবর আমার বন্ধুগান আয়াতের ব্যাখ্যা এসেছি হাজরত আসিয়াকে যখন এইভাবে করে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোষ্ঠগুলো আলাদা করে ফেলা হচ্ছে এমন সময় আসিয়া যখন দোয়া করল রব্বি বিনেলি ইনদাকা বাইতান ফিল ونجني من القوم الظالمين হে আমার রব তুমি আমার জন্য একটা জান্নাতে ছোট্ট একটু জায়গার ব্যবস্থা করে দাও একটা ঘর আমার জন্য তৈরি করে দাও আর আমাকে এই ফেরাউনের অত্যাচার থেকে ফেরাউনের এই দুষ্কৃতি থেকে তুমি আমাকে রক্ষা করো এই জালেম সম্প্রদায়ের হাত থেকে দয়া করে তুমি আমার নিরাপত্তা দাও আল্লাহ রব্বুল আলমিন হজরতে আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরেছেন হজরতে আসিয়ার জান্নাতের দিকে তাকায় আছে এই দিকে ফেরাউন হজরতে আসিয়ার শরীর থেকে গোষ্ঠগুলোকে লোহার নিয়ে দিয়া খোসায় খোসায় আলাদা করে ফেলে আল্লাহ রব্বুল আলমিনের সেই প্রিয় নারী হাজরাতে আসিয়া আল্লাহর জান্নাতের দিকে তাকায়া জান্নাতের ভেতরে ঢুকে যা হাজরতে আসিয়াকে এত আঘাত করা হলো এত প্রহার করা হলো শরীর থেকে রক্তগুলো পর্যন্ত গুলো পর্যন্ত আলাদা করে ফেলা হলো এরপরে আসিয়ার জাবান থেকে আল্লাহ আকবরের আওয়াজ নিবায়া দেওয়া যায় না আল্লাহ আকবর শুধু তাই নয় আসিয়ার উত্তর শরীফ ইসলামের প্রথম শহীদ বিশ্বনবী যখন দাওয়াতিকা শুরু করলেন মুক্কায় সর্বপ্রথম যেই ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করেছেন তিনিও একজন নারী ছিলেন নাম হচ্ছে হজরত সুমাইয়া রদি আল্লাহ আনহা হজরত সুমাইয়া পরিবার তো ছিল অত্যন্ত গরিব পরিবার জনাদ্র ফ্যামিলি ছিল না দুর্বল ফ্যামিলি ছিল হজরত আম্মার ইবনে ইয়াসিরের পরিবার আমার বন্ধুগণ হজরত সুমাইয়ার পরিবার ছোট্ট পরিবার সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কাফের মস্যকারা হজরত আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে ঘেরাও করলো পাকড়াও করলো খাবার বন্ধ করে দিল তাদের উপরে নির্যাতন করলো জুলুম করলো অত্যাচার করলো আবু জাহেদ হাজরতে সুমাইয়া রাদি আল্লাহ তালাকে একটা বাঁশের সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধেছে আর হজরতে সুমাইয়ার উপরে এত আঘাত করেছে হজরত সুমাইয়াকে বারবার বলা হচ্ছে তুমি মোহাম্মদের আনিত ইসলামকে অস্বীকার করো হজরত সুমাইয়া বলছেন আমার জীবন চলে যাবে আমি এক আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করতে পারবো না এত আঘাত করা হয়েছে এত নির্যাতন করা হয়েছে হজরত সুমাইয়া যখন আল্লাহকে অস্বীকার করল না তার জবানে যত আঘাত হয় যত নির্যাতন হয় তার জবান দিয়ে শুধু একটা কথাই বের হয় তা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুহান আল্লাহ এবার আবু জাহেল কিন্তু তখন আবু জাহেল ছিল না তখন আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম বিশ্বনবী আম্মার ইবনি ইয়াসিরের পরিবারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাজরাতে আম্মার ইবনি ইয়াসিরের পরিবারের উপর এত নির্যাতন করা হচ্ছে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে হাজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরিবারের পাশ দিয়ে নির্যাতন করা হচ্ছে যখন রসুল্লাহ হেঁটে যাচ্ছেন আল্লাহ নবী আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে লক্ষ্য করে বললেন ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার হতাশ হয়েও না টেনশন করো না আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে হাজরেতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন এইভাবে আঘাত করা হচ্ছে কালেমা স্বীকার করার জন্য নির্যাতনার নিপীড়ন করা হচ্ছে হাজরত সুমাইয়া বলছেন জীবন চলে যাবে এক আল্লাহ রব্বুল আলমিনকে আমি অস্বীকার করতে পারবো না তখন আবু জাহেল উত্তপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে একটা বর্ষার আঘাত করেছে হাজরত সুমাইয়ার বুককে লক্ষ্য করে নাজুবিল্লা হাজরত সুমাইয়ার উপরে এত নির্মম নির্যাতন করা হয়েছিল তার লজ্জাস্থানের উপরে লোহ ভর্ম দিয়া বর্ষা দিয়ে আঘাত করা হয়েছিল কিন্তু এরপরেও কালেমা অস্বীকার করে নাই আল্লাহ আকবার বলবেন না আজকে আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখেছি সেই হাজরতে আসিয়ার যোগ্য উত্তরস্বরীকে আমরা দেখেছি হাজরতে সুমাইয়া রদি আল্লাহ আনহার যোগ্য উত্তরস্বরীকে যেই যেইখানে হিংস্রদের সামনে দাঁড়ায় আল্লাহ আকবর তাকবীরের আওয়াজ তুলে তাদের হৃদয়ের ভিতরে কম্পন তৈরি করে দিয়েছে ঠিক কেনা আমার বন্ধুগণ এই যে ভারতের কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা ইতিপূর্বেও গত এক বছর আগে আমাদের এক ভাইকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে সারা রাত পিটায়া তারা হত্যা করেছিল স্মরণ আছে না আপনাদের এই উগ্রবাদীরা আমার বোন মুস্কান সে এসেছে বিদ্যালয়ে হিজাব পরে হিজাব করতে হবে আদেশকার আরো জোরে কনকার তিনি তার পর্দার আইনকে লঙ্ঘন করতে পারেন নাই রাষ্ট্রীয় ঘোষণা দেওয়া হয়েছে যে বিদ্যালয়গুলোতে ধর্মীয় লেবাস পরে আসা যাবে না কিন্তু আমার বন্ধুগণ যারা জয় শ্রীরাম স্লোগান দিয়া আমার বোনকে উত্তক্ত করতে চেয়েছিল তাদের ঘাড়ের উপরে একটা লাল ওলনা ছিল না তাহলে সেটা কি ধর্মীয় লেবাস না ওদের ধর্মীয় লেবাস হলে কোনো অসুবিধা হয় না কিন্তু আমার বোন ইসলাম অনুসরণ করলেই যত সমস্যা হয় ঠিক কেনা আমার বন্ধুগণ আমার দেশেও কিছু বিদ্যালয়গুলোতে ইদানিং ধর্মীয় লেবাস হিজাবকে নিষিদ্ধ করা হচ্ছে ঠিক কেনা আমার বন্ধুগণ একটা প্রতিবাদ একটা স্লোগান এই গোটা পৃথিবীটাকে পাল্টায় দিতে পারে ঠিক না যার প্রমাণ আমাদের সেই ভন দেখিয়ে দিয়েছেন ভয় পেলে চলবে না তাগুদের সামনে মাথা নত করা যাবে না তাগুদ যেখানে আসবে শক্তি হয়ে আল্লাহ আকবরের আওয়াজ দিলে তাগুদ সেখান থেকে পালাতে বাধ্য হয় ঠিক না সুতরাং আল্লাহ আকবরের আওয়াজ আমরা শুনেছি হজরতে আসিয়ার কথা তার উপরে নির্মম নির্যাতন করা হচ্ছে তিনি আল্লাহ আকবরের তাকবীরের আওয়াজ দিয়েছেন হজরতে সুমাইয়ার উপরে নির্মম নির্যাতন করা হচ্ছে আমরা কিতাবে পড়েছি শুনেছি তিনি আল্লাহ আকবর আওয়াজ তুলেছেন হজরতে বেলাল রদি তালাকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে সয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখা হয়েছিল হাজরত বিলাল তখন আহাদ আহাদ আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলছেন এক আল্লাহ ছাড়া কারোরে মানি না মানি না মানি না আল্লাহ আমরা খাব্বাবকে দেখি নাই আমরা শুনেছি খাব্বাবের উপরে যখন নির্যাতন করা হয়েছিল তার জবান দিয়ে বেরোয়ছে আল্লাহ আকবর সুমাইয়ার উপর নির্যাতন করা হয়েছে আমরা শুনেছি তিনি বলেছেন আল্লাহ আকবর আমরা হজরত আসিয়াকে দেখি নাই আমরা শুনেছি তিনি বলেছেন আল্লাহ আকবর আর যখন আমার বোন মুস্কানের উপরে নির্যাতন করা হয়েছে উত্তক্ত করতে চেয়েছিল আমার বোন সেই স্লোগান দিয়া গোটা পৃথিবীর মানুষকে দেখা দিল আল্লাহ আকবর আওয়াজ যদি উঠে পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যায় ঢেকে না সুতরাং আমার বন্ধুগণ ভয় পায় কোনো লাভ নাই যেখানে আসবে বাতিল সেখানে একটি শব্দ একটি স্লোগান সেই বাতিলকে রুখে দিতে পারে সেই একটি শব্দের নাম আর জোরে বলতে হবে একটি শব্দের নাম আমরা পুরুষরা যেটা পারি নাই নারীরা তা করে দেখা দিয়েছে নারীদের ইতিহাস আল্লাহ কোরআনে টানবে না কেন আমরা তো পারি নাই আমরা বাতিলের সামনে বিক্রি হয়ে যাই মাথা নত করি আলেম হওয়ার পরে সত্য কথা আমরা বলি না ঢেকে না কিন্তু আমার বোন বলছে ওরা যখন আমার সামনে হিংস্রের মতো যখন আমার সামনে এসেছে তখন আমার ভেতরে একটু আতঙ্ক এসেছিল ভয় এসেছে আমি সেই ভয়কে জয় করার জন্য আমি দৌড়ায় পালায় যাই নাই আমি তাদের সামনে দাঁড়ায়া আমার রবের নামে স্লোগান দিয়েছি আমার হৃদয়ের ভিতরে তখন ভয় কাজ করে নাই আমার হৃদয়ের ভেতরে আল্লাহর ভালোবাসা জাগ্রত হয়েছে সোবান আল্লাহ এই হচ্ছে ইমা এই হচ্ছে ইমা আপনার ইমান এমন এক ইমান যেখানে সেখানে বিক্রি হয়ে যায় আপনি একটু বাতিল দেখলে আপনি ইসলাম ভুলে যান আমার বন্ধুগণ মনে রাখতে হবে এই যুগ যুগ ধরে ইসলামের ইতিহাস বাতিলের কাছে মাথা নত নয় বাতিলের সামনে আল্লাহ আকবরের আওয়াজ তোলা এটাই হচ্ছে সবচাইতে ইমানের তেজস্ক্রিয়তা ঠিক না এমন এক স্লোগান আমার ভন দিয়েছে গোটা পৃথিবীর সব জায়গায় স্লোগান বেজে উঠেছে আল্লাহ আকবর বলতে ভয় লাগে ভয় লাগে তো আপনাদের অবস্থা তো আপনারা তো ওই মহিলার মতো হইতে পারেন আল্লাহ বলছে একজন নারী পুরুষের অর্ধেক নাকি একজন নারী পুরুষের কি কিন্তু নারীরা প্রতিবাদ করতে পারে আমরা পুরুষরা বাড়ি না নারীরা আল্লাহ আকবর স্লোগান তুলতে পারে আমরা পুরুষরা বাড়ি না আল্লাহ আকবরের তাকবির দেওয়া যাবে না একটু ইমানি জজবানি একবার আমার সঙ্গে তাকবির দেন লিল্লাহি তাকবির আবার দেন লিল্লাহি এটা হচ্ছে ইমানের সূচনা ইমানের স্লোগান এই স্লোগান দিলে হৃদয়ের ভেতর কি হ ইমান সঞ্চারিত হ আল্লাহর জন্য ভালোবাসা জাগে আর বাতিলদের অন্তরটা কেঁপে উঠে ঠিক কেন এই স্লোগান দিয়েই তো রসুল্লাহ সাল্লাম ওই যে পৃথিবীর প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে বিশ্বনবী তিনশো তেরো জন সাহাবি নিয়ে আল্লাহ আকবরের তাই বীরের আওয়াজ দিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে আসছেন সুতরাং আমরা পারি না তা আমার বন্ধুগণ এই নারীদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালা এমনি এমনি সম্মানিত করেন নাই নারীদেরকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন যার কারণে নারীর ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সুতরাং হে আসিয়ার শরীরা হে মোমেনা নারীরা হে মোমেন পুরুষেরা যদি তুমি যদি কোনো নাস্তিক মূর্তাদের দেশেও যদি বসবাস করো স্বামী যদি তোমার বেদিনও হয় স্বামী যদি তোমার জালেমও হয় হৃদয়ের ভালোবাসা যদি আল্লাহর সঙ্গে লাগাতে পারো তোমার স্বামী হারাম পন্থে উপার্জন করে তোমার উপরে নির্যাতন করতে পারে তোমার রাষ্ট্রের শাসক তোমার উপরে জুলুম করতে পারে নির্যাতন করতে পারে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে কিন্তু তোমার হৃদয়ের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় কেউ তোমার জাহান্নামে নিতে পারবে না তুমি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে ঠিক কেনা সুতরাং আমার বন্ধুগণ এই নারীদেরকে আল্লাহ সুবাহ মর্যাদা কি কম দিছে না বেশি দিছে কেমন মর্যাদা দিয়েছে আপনি কি জানেন নারীদের মর্যাদা আল্লাহ কত করছে আমার বন্ধুগণ এই পৃথিবীতে নারীদের এক সময় কোনো মর্যাদাই ছিল না সম্মান ছিল না নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো ঠিক কেনা এমনকি নারীদেরকে মনে করা হতো দুর্ভাগ্যের কারণ কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে বাপ মনে করত যে তার কপাল পুষছে এই প্রথা আজও আমার দেশেও আছে আছে না এই নব্বই ভাগ মুসলমানের দেশেও এমন মানুষ আছে সেই নিজে মুসলমান তার মা যদি না থাকতো সেই দুনিয়া আসতে পারতো না আচ্ছা নারী ছাড়া এই পৃথিবীতে আসা আমাদের জন্য সম্ভব ছিল আমার বন্ধুগণ ঘরে তার মা আছে মা যদি না থাকতো আপনি কিন্তু দুনিয়া আসতেন না কিন্তু আল্লাহ যখন আপনার একটা মা দেয় আপনার চেহারা মলিন হয়ে যায় কারণটা কি আমার বন্ধুগণ কোরআনুল করিমে রসুল্লা সাল্লাহ সাল্লাম নারীদের ব্যাপারে বলেছেন কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে এই কথা বলা হয় নাই যে একদল ফেরেস্তা আসে এই কথা বলা হয় নাই কিন্তু কোন কন্যা সন্তান যখন দুনিয়ায় আগমন করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহান ওই কন্যা সন্তানের জন্য আকাশ থেকে একদল ফেরেস্তা অবতীর্ণ করে দেন সুবাহ বলবেন না হাদিসের ভেতরে এসেছে হযরত নাবিত ইবনে সুরাইত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নাবিত ইবনে সুরাইত রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি ইয়াকুলু ইযা উলিদা লিররাজুলি লিররাজুলি ইবনাতান বা'সাল্লাহু আযযা ওয়া জাল্লা কোথায়ও যদি কোনো ঘরের ভেতরে যদি কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় আল্লাহ সুবাহ সঙ্গে সঙ্গে সে ঘরের ভেতরে মালা ইকাতান একদল ফেরেস্তা প্রেরণ করে দেন ফেরেস্তা সেই ঘরের ভেতরে আগমন করে ফেরেস্তা এসে বলে আসসালামু আলাইকুম আহলাল বাইত ফেরেস্তা সেই ঘরের ভেতরে ঢুকে আর বলে ও ঘরের অধিবাসীরা আল্লাহ সুবাহান হুয়া তালা তোমাদের জন্য রহমত প্রেরণ করেছেন আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের উপরে শান্তি অবতীর্ণ করে দেয় এটা কোনো পুরুষের ব্যাপারে ন যখন কন্যা সন্তান হয় ঘরের ভিতরে কি আসে রহমত আসে ফেরেস্তা আসে আইসা আপনাদেরকে সালাম দেয় আপনাদের সেই কান্নায় আপনারা শোনেন না ফেরেস্তার এসে সালাম দেয় সালাম আলাইকুম ইয়াহলাল বাইত হে ঘরবাসীরা তোমাদের প্রতি আল্লাহর শান্তি অবতীর্ণ হোক এরপরে তারা বলে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেই ফেরেস তারা সালাম দিয়া ওই শিশুটারে তারা তাদের কোলে তুলে নেয় রহমতের ডানা দিয়া ফেরেস তারা তাদেরকে এই রহমতের চাদরে আবৃত করে নেয় সুমাল্লা বলেন আমরা দেখি না ওই যে বাচ্চা কাচ্চা যখন হ প্রতিবেশীরা আসে না দেখতে আসে না বাচ্চা কাচ্চা যখন হয় প্রতিবেশীরা দেখতে আসে না ঠিক তেমনি ভাবে যখন কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় আকাশ থেকে ফেরেস্তা আসে আল্লাহ প্রতিবেশীরা আইসা সবাই কোলে তুলে নেয় কেমন আছে কেমন হইছে চেহারা দেখে এক একজন এক এক রকমের মন্তব্য করে ফেরেস্তারও আইসে মন্তব্য করে আল্লাহ আকবর বলেন কেউ মাথার উপর হাত বুলাই দেয় হ্যাঁ একদম বাপের মতো হয়েছে কেউ কয় যে মায়ের মতো হয়েছে কেউ কয় যে দাদার মতো হয়েছে দাদির মতো হয়েছে কয় না এমন কথা ফেরেস্তারা এসে কি করে তারা তাদের রহমতের ডানা দিয়া ওই কন্যা সন্তানটিকে আবৃত করে নেয় ওয়াম সাহুনা বিআইদিহিম আলা রাসিহা এবং ওই কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলাইয়া দেয় আল্লাহ আকবর এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ফেরেস্তারা তখন বলতে থাকে একজন দুর্বল লোকের গর্ব থেকে আরেকটা দুর্বল ব্যক্তি ভূমিষ্ঠ হয়েছে সুবাহান আল্লাহ নারীরা কি সবল না দুর্বল আরো যেরকম সবল না দুর্বল আমরা যেমন পুরুষরা যেমন বদলা দিতে পারে নারীরা কি পারে পুরুষরা যেমন খেতে খামারে কাজ করতে পারে নারীরা কি সমান তালে পারে পুরুষ রিক্সা চালাতে পারে নারীরা কি পারে না আল্লাহ বলতেছেন ফেরেস্তারা এসে বলে একজন দুর্বল থেকে আরেকজন দুর্বল ভূমিষ্ঠ হয়েছে এবং তারা বলে আলাইহা মহানু ইলা ইয়াউমিল কিয়ামা যেই ব্যক্তি এই কন্যা সন্তানটির লালন পালন করবে তত্ত্বাবধায়নের দায়িত্ব গ্রহণ করবে কেয়ামত পর্যন্ত আল্লাহ আকাশ থেকে তার জন্য সাহায্য অবতীর্ণ করবেন সুহান আপনারা তো সুহানুল্লাহ আওয়াজ শুনে বোঝা যাচ্ছে না আপনারা অত খুশি হইতে পারেন নাই একটা কন্যা সন্তান যদি আপনার ঘরের ভেতরে আগমন করে ফেরেস্তারা বলে আল্লাহ পাক এই কন্যা সন্তানের উসিলায় কেয়ামত পর্যন্ত তার অভিভাবককে আল্লাহ আকাশ থেকে সাহায্য করে এবার বুঝে গেছে আপনারা বুঝতে পারছেন এবার কন্ত দেখি কন্যা সন্তান হলে অসন্তুষ্ট হওয়া যাবে অসন্তুষ্ট হওয়া যাবে কন্যাদেরকে আল্লাহ পাক কেমন মর্যাদা দিয়েছেন এ কোরআনুল করিমের ভেতরে আল্লাহ সুবাহ কন্যা সন্তানদের ব্যাপারে যখন জাহিলি যুগে ওই যে বললাম কন্যা সন্তানদেরকে কি মনে করা হতো দুর্ভাগ্যের কারণ অবহেলা করা হতো অবদস্ত করা হতো যার কন্যা সন্তান হইতো সে কি করত সমাজে মানুষের কাছে চেহারা দেখাতো না পালায় যেত শর্মে লজ্জায় পড়ে যেত এরকম আমার দেশেও কিছু মানুষ আছে আছে না ছেলে হইছে বাজারে গিয়া একেবারে মিষ্টি সিনি আসছে আর মেয়ে হইছে আর বাপেরই খুঁজে পাওয়া যায় না আবার দাদা দাদিতে এমন কিছু আছে যদি মেয়ে যদি জন্ম দেয় তো বউর উপরে যত নির্যাতন যত বাজে কথা আছে না আমার বন্ধুগণ এরপরে জাহিলি যুগের অবস্থা ছিল এমন তারা লজ্জায় পড়ে চেহারা মানুষকে সমাজে দেখাতো না তারা চিন্তা করত যে এই কন্যা সন্তানটিকে তারা জীবন্ত হত্যা করে ফেলবে তারা টেনশনে পড়ে যেত করবোটা কি করবোটা কি এই চিন্তায় পড়ে গিয়া তারা কন্যা সন্তানগুলোকে জীবন্ত হত্যা করত আল্লাহ পাক এই কন্যা সন্তানগুলোরে হত্যা করার কারণে যাতে করে সন্তান যাতে করে হত্যা না করা হয় এজন্য কোরআন করিমে আল্লাহ পাক নারীদের ব্যাপারে একটা আয়াত অবতীর্ণ করেছেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন না যে পুরুষদেরকে হত্যা করিও না আল্লাহ নিষেধ করছেন কন্যা সন্তানগুলোর হত্যা করো না আল্লাহ আকবর বলেন সুরাইবানী ইসরায়েলের একত্রিশ নম্বর আয়ত আল্লাহ পাক বলছেন ওয়ালা নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম إن قتلهم كان خطأ كبيرا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক খবরদার তোমরা তোমাদের সন্তানগুলোকে জীবন্ত সন্তানগুলোকে হত্যা করো না ওরা মনে করতো কন্যা সন্তান হলো বোঝা কন্যা সন্তান আসলে পরে তার জন্য অনেক খাবারের ব্যবস্থা করতে হবে এর পেছনে জীবনে যা ইনভেস্ট করা হবে এগুলো আর পাওয়া যাবে না কন্যা সন্তান একদিন বিবাহ দিয়া পরের বাড়িতে দিয়ে দিতে হবে মেয়েটার যখন বিবাহ হয়ে যায় বাপ মনে করে সে নাকি তার কন্যা নাকি অন্যের বাড়িতে গিয়া চাকরানি হয়ে যায় নাজুবিল্লা বলে তাই তারা লজ্জায় পড়ে অপমান অপদস্থ হবে এই চিন্তা করে কন্যা সন্তানকে হত্যা করত আল্লাহ পাক বলছেন খবরদার ওয়ালা খবরদার তোমরা তোমাদের সন্তানগুলোকে রিজিকের তাড়নায় রিজিকের ভয়ে তাদেরকে হত্যা করে ফেলো না নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম জেনে রেখো তাদের রিজিকের ফয়সালা যিনি করেন তিনি কে আল্লাহ পাক বলছেন নাহনুনার জুকুহুম তাদের রিজিকের ফয়সালা আমি করি এবং কি ওয়া ইয়াকুম এবং তোমাদেরও রিজিকের ফয়সালা আমি করি সুবহানাল্লাহ বলেন আগে কার কথা বলছে আগে সন্তানের কথা বলছে সন্তানের রিজিকের ফয়সালা কে করে আর ওই সন্তানের উচিলে আল্লাহ কয় আমি তোমাদেরও রিজিকের ফয়সালা করে দিই আমরা বলি না কন্যা সন্তান হইলে ঘরের ভিতরে বরকত আসে বলে না অনেকে এমন কথা যে কন্যা সন্তান হয়েছে ঘরে বরকতও আসছে আগে অর্থকুড়ি যা পেত চলতে অনেক কষ্ট হয়ে যেত এখন আলহামদুলিল্লাহ ভালো চলে এরকম আছে না আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন নাহনুনার জুকুহুম ওয়া ইয়াকুম তাদের রিজিকের ফয়সালা আমি করি আর তোমাদেরও রিজিকের ফয়সালা আমি করি সুতরাং ইন্না খবরদার তোমরা রিজিকের চিন্তায় পড়ে বোঝা মনে করে তোমরা তোমাদের সন্তানগুলোর হত্যা করো না যদি তা করো ইন্না কাতলাহুম নিশ্চয়ই হত্যা করা কানা খিতআন কাবীরা সবচাইতে বড় পাপ নাউজুবিল্লাহ বলে এখন আপনারা তো করেন এখন তো স্লোগান একটা একটা সন্তানের কি জানো দুইটা সন্তানের বেশি নয় একটা হলে ভালো হয় এ আয়াতের বিপক্ষে যায় কথা কয় না যায় না আল্লাহ আপনার সন্তান দিতে চায় আপনি সন্তান হত্যা করার জন্য বসে আছেন ঘটনাটা কি আপনি চিন্তা করেন ছোট ফ্যামিলি হইতে হবে ছোট পরিবার হইতে হবে ছোট পরিবার নাকি সুখের পরিবার কয় না এমন কথা ছেলেই আপনার একটা কয় দুটা সন্তানের বেশি নয় একটা হইলে ভালো হয় যে পোলাই একটা আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে কি জানো কি এক বাপের এক বাপের এক পুত মরে গেলে কি কুকুরুত হ্যাঁ এবার চিন্তা করেন একটা যে নিয়ে আসেন ওইটা যদি মরে যেত শেষ আর সন্তান এই চিন্তা করে লালন পালন করা যাবে না যে এটা বড় হয়ে আমার খাওয়াবে সন্তান লালন পালন করতে হবে আল্লাহর অস্তে এটা আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন আমানত দিয়েছে এটা লালন পালনের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন সুতরাং আপনি এই কথা বইলে যে কাজ করতেছেন ওই যে আপনাদের কথা একটা হইলে শেষ ঠুস করে বেড়ে যাব সব শেষ হয়ে যাবে সুতরাং আমার বন্ধুগণ আপনি এই কথা বলে আল্লাহর একটা সৃষ্টিকে আসতে বাধাগ্রস্ত করছেন খাবে কি আরে খাবে কি আপনি খান নাই যেই কন্ট্রোল করতেছে তার বাপের কিন্তু তারাই সাত আট দশ ভাই আছে না এরকম তো তোমার বাপ তো সেই সময় বদলা দিয়েছে তোমার মতো ব্যাংকে চাকরি করে নাই তোমার মতো ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ছিল না খেতে খামারে কাজ করে খাবার পায় নাই দশটা সন্তান চালাতে তো তার অসুবিধা হয় নাই তোমারও তো মানুষ করছে সুতরাং তুমি কেন এখন কন্ট্রোলের কথা বলো সুতরাং বুঝতে হবে তোমার আল্লাহর প্রতি বিশ্বাস আর এই কিন নাই সুতরাং আমার বন্ধুগণ আল্লাহ পাক নিষেধ করেছেন খবরদার সন্তান হত্যা করো না রিজিকের ভয় একটা সন্তান যখন মায়ের গর্বে থাকে মায়ের গর্বে থাকাকালীন আল্লাহ পাক তার জন্য তিনটা বিষয় নির্দিষ্ট করে দেন কয়টা সবাই কন কয়টা এক নাম্বার তার হায়াত নির্দিষ্ট হয়ে যায় সে কতদিন বাঁচবে দুই নাম্বার তার রিজিক নির্দিষ্ট হয়ে যায় তিন নাম্বার সেই কি ভালো হবে না খারাপ হবে এই তিনটা বিষয় মায়ের গর্বে থাকাকালীন সন্তানের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় সোমাল্লা বাড়ি যেয়ে গয়ে তো রিজিকটা আপনার মায়ের পেটে থাকা অবস্থায় ঠিক হয়ে গেছে আপনি এখানে এসে আবার টেনশন করেন কেন ও যদি রিজিক নিয়ে আসে তিন দিনের খাবার চতুর্থ দিন মরে যাবে আপনি কি তার বাঁচাইতে পারবেন পারবেন তা আপনারা তো চিন্তা কেন এত টেনশন কেন দুনিয়া আসার পরে দুই বছর পর্যন্ত তো আপনার চিন্তাই করা লাগবে না মায়ের স্তনের ভেতরে আল্লাহ খাবার দিয়ে দিয়েছে সুমানলা বলবেন না যদি মায়ের স্তনের ভেতরে যদি খাবার যদি আল্লাহ না দিতেন আপনি তো দুধ কিনা কুল করতে পারতেন না বাচ্চাদের একটা ছোট্ট একটা দুধের বাটি যদি আপনি কিনতে যান ছোট্ট একটা প্যাকেট ছয়শো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা বাচ্চা যখন অনেক বাচ্চা আছে কি মায়ের স্তন পায় না হয় না এরকম বাপ তো কিনাই কুল করতে পারে না এবার চিন্তা করে দেখেন আল্লাহকে বেটা দুই বছরের খাবার তো আমি তোর মায়ের স্তনের ভেতরে দিয়ে দিয়েছি সুতরাং তুই তো টেনশন করিস কেন আর আপনি তো টাইনে টাইনে লম্বা করবেন না বড় কি আপনি টাইনে টাইনে করবেন সন্তান বড় করে দেন যিনি তিনি কে ওইগুলো মাথায় ধরে না আমার বন্ধুগণ বনু তামিম গোত্রের একজন লোক রসুল্লাহর কাছে আসছে লোকটা আইসা বিশ্বনবীর কাছে বলতেছি ইয়া আমি ইসলাম কবুল করতে এসেছি নবীজি তারে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন এই লোকটা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে হাউমাউ করে কেঁদে উঠছে শুধুই কাঁদতেছে আমার বন্ধুগণ ওই সাহাবির নাম হচ্ছে দাহিয়াতুল কালভ সাহাবিব ইমান কবুল করার পরে হাউমাউ করে কেঁদে উঠেছে রসুল্লাহ প্রশ্ন করলেন কি হয়েছে আমার সাহাবিব তুমি কি তোমার পূর্বের ধর্ম ত্যাগ করেছ তাই বলে কি তোমার ধর্মের জন্য কষ্ট হতেছে নাকি কান্দু কেন কি হয়েছে তোমার সাহাবিয়ার পরেও কাঁদে নবীজি বললেন বাড়ির কথা মনে পড়েছে নাকি পরিবারের কথা মনে পড়েছে নাকি আত্মীয় স্বজন ছেড়ে দিয়া ইসলাম কবুল করেছ তাই বুঝি তোমার খুব ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহি আমি যে আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমার পূর্বের গুণা কি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছে নাকি নবীজি বললেন দাহিয়াতুল কাল তুমি যখন পড়েছ ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তোমার পূর্বের সব গুণা মাফ করে দিয়েছে দায়াতুল কালবিয়ার পরে কান্দে কান্না বন্ধ হয় না নবীজি বললেন সাহাবিরে এত দারুণ সুসংবাদ তোমার শোনালাম এরপরেও কাঁদো কেন সাহাবি বলছে আর সুলাল্লাহ আমি আবার আপনারই প্রশ্ন করি আমার গুণা কি মাফ হয়ে গেছে নাকি নবীজি বললেন সাহাবির অবশ্যই তোমার সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন দাহিয়াতুল কালবিয়ার পরেও কান্দেব নবীজি জিজ্ঞাসা করলেন কি এমন ব্যথা তোমার আমি একটু শুনতে চাই কি হয়েছে তোমার তুমি এত কাঁদো কেন সাহাবি বলছি আর সুলাল্লাহ ইমান কবুল করার পূর্বে আমি এমন জঘন্য একটা অপরাধ করেছি এমন এক পাপ করেছি আজকে ইমান কবুল করার পরে বারবার সেই পাপের কথা আমার মনে পড়ে যায় নবীজি বললেন দাহিয়াচুল কালবিরে কি এমন পাপ করছো কি এমন অপরাধ করছো সাবি বলছেন ইয়ারুসুল আল্লাহি ইসলাম কবুল করার পূর্বে আমার একটা কন্যা সন্তান ছিল হুজুর আমি আমার কন্যা সন্তানটিকে জীবন্ত হত্যা করে ফেলেছি নবীজি বললেন দায়াতুল কালবিরে ঘটনাটা একটু আমার বলো তো দেখি কি হয়েছিল তোমার সাহাবি বলছি আর রসুল আল্লাহি আমি ব্যবসা করতাম আমার স্ত্রী কনসেপ্ট করেছে গর্ভবতী হয়েছে পেটে তার সন্তান এসেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার খুব সন্নিকটে এসে গিয়েছে ব্যবসায়িক কাজে আমি শহরে চলে গেলাম বাড়িতে তেমন খোঁজ খবর নিতে পারি নাই আমার কি সন্তান হয়েছে তার খোঁজ খবর জানার জন্য আমি কাফেলা থেকে খবর নিলাম কাফেলার লোকেরা আমার খবর দিল আমার নাকি একটা সন্তান হয়েছে মৃত সন্তান তাই আমি ভুলেই গেলাম এই বিষয়ের মাথায় রাখলাম না ব্যবসার কাজ শেষ করে বাড়িতে যখন ফিরে আসলাম কয়েক বছর পরে হঠাৎ করে আমি একদিন আমার ঘরের ভেতরে সুন্দর একটা ছোট্ট কন্যা সন্তান দেখতে পেলাম চেহারাটা অত্যন্ত সুন্দর উজ্জ্বল চেহারা চেহারার ভেতরে নূর চমকাচ্ছে আলো ঝলমল করছে অত মায়াদারি চেহারা তাকে আমি যখন কাছে পেলাম আমি তারে জড়াইয়া ধরলাম কোলে নিয়ে আদর দিলাম সুমু খেলাম দৃশ্যটা দেখে আমার স্ত্রী আমার ডেকে বলল স্বামী আমার এই সন্তানটা কি আপনার খুব পছন্দ হয়েছে নাকি আমি বললাম হ্যাঁ সন্তানটা তো অত্যন্ত অত্যন্ত সুন্দর তখন আমার স্ত্রী আমার ডেকে বলল স্বামী গো এটাই কিন্তু তোমার সন্তান আমি তোমারে জানাই নাই তুমি যখন ব্যবসার কাজে গিয়েছ এই কন্যা সন্তানটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছে হাজরাতে দাহিয়াতুল কালবি বলছেন আমি আমার স্ত্রী জিজ্ঞাসা করলাম এটা এতদিন কই ছিল আমার স্ত্রী বলল সেই তার খালার কাছে লালিত পালিত হয়েছে আমার বন্ধুগণ সাহাবি বলছেন ইয়ারুসুল আল্লাহিব আমি আমার সন্তানটিকে মাঝে মধ্যে ধরতাম কাছে নিয়ে আসতাম আদর দিতাম সুমু খেতাম কিন্তু হঠাৎ করে একদিন আমার মনের ভেতরে একটা কথা জাগ্রত হলো আমার এই কন্যা সন্তানটি তো একদিন বড় হবে বড় হওয়ার পরে তাকে বিবাহ দিতে হবে আর বিবাহ দেওয়ার পরে আমার এই কন্যাটা যখন আরেকজনের বাড়িতে চলে যাবে তার বাড়িতে গিয়া চাকরানির মতো কাজ করবে এটা তো আমার জন্য বেমানান হয়ে যায় মানান হয় না সুতরাং আমি চিন্তা করলাম কি করা যায় আমি এটা টেনশনে পড়ে গেলাম মনে মনে চিন্তা করি একবার আমার মনের ভেতরে আসে এই মেয়েটার হত্যাই করে ফেলব আবার মনে মনে চিন্তা করি যে না এটা করা যাবে না ইয়ার রসুল আল্লাহি এরপরে শয়তান আমার মনের ভেতরে ঢুকে এমন এক অসা দিয়ে দিল আমি মনে মনে চিন্তা করলাম এই কন্যা সন্তান যদি জীবিত থাকে আমার সম্মান ইজ্জত কিছুই থাকবে না আমি তারে হত্যাই করে ফেলবো আমি আমার স্ত্রী বললাম আমার মেয়েটারে সুন্দর করে সাজায় দাও গুছায় দাও মেয়েটারে নিয়ে আমি দাওয়াত খেতে যাব আমার স্ত্রী সুন্দর করে আমার মেয়েটারে সাজায় গুছায় তৈরি করে দিল মেয়েটারে নিয়ে আমি মরুভূমির পথ ধরে রওনা হয়ে গেলাম মেয়েটা আমার সাথে দৌড়াদৌড়ি করে বাবার সঙ্গে খেলাধুলা করে আমি যখন দূরে চলে যাই সামনে চলে যাই মেয়েটা খেলাধুলা করতে করতে পেছনে পড়ে যায় আবার পেছন থেকে আব্বু আব্বু বলে চিৎকার বেড়ে দৌড়ায় আমার কাছে চলে আসে আবার আমার জড়ায় ধরে আবার মাঝে মধ্যে মেয়েটা আনন্দে নাচতে নাচতে আমার সামনে চলে যায় বহুদূর আমার আগে চলে যায় পেছনে তাকায়া দেখে আমি বাবা পেছনে পড়ে গেছি মেয়েটা আবার দৌড়ায় আমার কাছে ফিরে আসে মেয়েটা আমার আবার আব্বু বলে চড়ায় ধরে ইয়ারুসুল আল্লাহি আমার মনের ভেতরে আমার মেয়ের জন্য একটু ভালোবাসা জাগ্রত হলো না আমি আমার মনের ভেতরে পরিকল্পনা করলাম যেইভাবে হোক মেয়েটারে হত্যা করে ফেলবো ইয়ারুসুল আল্লাহি মেয়েটারে নিয়ে আমি চলে গেলাম পাহাড়ের উপরে পাহাড়ে উঠে আমি মাটি খনন করার জন্য যন্ত্রটা বের করলাম মাটি খুঁড়তে লাগলাম গর্ত তৈরি করতে লাগলাম মেয়েটা আমার দিকে তাকায় তাকায় বারবার বলে বাবা কেন তুমি গর্ত খনন করো মেয়েটা আমার দিকে তাকায় আমি মরুভূমিতে উত্তপ্ত গরমের কারণে আমি ঘামিয়ে যাই মেয়েটা তার জামা দিয়া আমার ঘামগুলো মুছে দেয় আমি যখন মাটি খনন করি গর্ত খনন করি আমার মেয়েটা আবার মাটি তোলার কাজে সাহায্য করে মাটি আমার দাড়িতে লেগে যায় মুখে লেগে যায় মেয়েটা আমার দাড়ি থেকে মাটিগুলো সরাই দেয় আমার চেহারাটা মেয়েটা মুছে দেয় আমার যখন গর্ত খনন করা হয়ে গেল আমি আমার মেয়েটারে গর্তের ভিতরে নিক্ষেপ করেছি মেয়েটা আমার বুঝতে পেরেছে আজকে আমি আমার মেয়েটারে হত্যা করে ফেলব ইয়ারুসুল আল্লাহিব মেয়েটা আমার ডেকে বলে আব্বু সমাজে তোমার আব্বা বলে কখনো হে অপজীবন্ন করব না জীবনে তোমার বাপ বলে পরিচয় দেব না আব্বু দয়া করে তুমি আমার হত্যা করো না ইয়ারুসুল আল্লাহ আমার অন্তরের ভিতরে সামান্য ভালোবাসা তৈরি হয় নাই আমি পাশ থেকে একটা পাথর কুড়ায় নিয়ে আসলাম মেয়েটার মাথা তার লক্ষ্য করে পাথরটা মায়ের মেয়ের মাথার উপর লক্ষ্য করে আঘাত করলাম মেয়েটার মাথাটা ফেটে গেল রক্ত পিঙ্কি দিয়ে এসে আমার মুখের উপরে পড়লো মেয়েটা ওই সময় আব্বু বলে একটা চিৎকার বেড়েছে আজকে এইবার কবুল করার পরে আমার মেয়ের সেই আব্বুটা একটা আমার কালের ভেতরে বাসে আমার কলিজা বানায় না আল্লাহ নবীন দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো রসুল্লাহ চেহারা মুবারক ভিজে গেল দাড়ি ভিজে ভিজে চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো আল্লাহ নবী ডেকে বলে সাবিরে কিভাবে সম্ভব মানুষ কেমনে পারে একজন জীবিত মানুষকে হত্যা করতে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খসিয়াতা ইমলাক খবরদার রিজিকের ভয়ে বোঝা মনে করে সন্তান হত্যা করো না নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম তুমি কি জানো নাকি তার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করি আর তার উসিলায় আমি আল্লাহ তোমার ও রিজিক দান করি নিশ্চয়ই সন্তান হত্যা করা এটা হচ্ছে সবচাইতে বড় জঘন্যতম পাপ গতকালকে আমি ফেসবুকে দেখেছি একজন মা তার একটা কন্যা সন্তানকে হত্যা করে ফেলেছে গলা চেপে ধরে বালিশ চাপা দিয়ে দেখছেন না আপনারা শুনছেন না মানুষ কেমনে যে পারে কেমনে যে মানুষের সহ্য হয় এটা আমার বন্ধুগণ আল্লাহ নিষেধ করেছেন নারীর মর্যাদা আল্লাহ দিয়েছেন এই মানুষগুলোরে বুঝালো যারা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা শুরু করেছে এই নারীদেরকে রসুল্লাহ সম্মানের আসনে বসায়া সেই সময় এই জাহিলি যুগের নারীগুলোরে বাঁচাইয়া দিছে না হলে আমি আর আপনিও তো আসতে পারতাম না ঠিক কেনা আমার বন্ধুগণ সুতরাং কন্যা সন্তান হলে পরে কন্যা সন্তানকে দুর্ভাগ্য মনে করা যাবে না এটা নিয়ে অসন্তুষ্ট হওয়া যাবে না নারীরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত রসুল্লাহ বলেছেন যার একটা কন্যা সন্তান হয়েছে সে একটা জান্নাতের মালিক হয়ে গেছে প্রশ্ন করলেন হুজুর যদি দুইটা হয় রসুল বলছেন দুইটা জান্নাতের মালিক হুজুর যদি তিনটা হয় রসুল বলছেন সেই তো জান্নাতে অবদারিত হয়ে যায় সুহান আল্লাহ সুতরাং নারীরা ইসলামে আল্লাহ তাদেরকে যেমন অগ্রাধিকার দিয়েছেন নারীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন নারীদের মর্যাদা যেমন দিয়েছেন সেই রকম নারীদেরকেও আল্লাহর সন্তুষ্ট চিত্তে কাজ করে যেতে হবে ঠিক কেনা তা আজকে তো এখানে শেষ করে দিলাম আজকে তো সময় শেষ হয়ে গেল আগামী জুমায় আমরা নারীর মর্যাদার উপরে আরো বিস্তারিত আলোচনা শুনবো ইনশা আল্লাহ আরো জোরে বলেন ইনশা আল্লাহ নারীদেরকে আল্লাহ কি দিয়েছে কি দেয় নাই নারীরা কি পেয়েছে কি পায় নাই নারীরা আসলে আছে কোথায় যাচ্ছে কোথায় এই বিষয়গুলোর উপরে যদি আল্লাহ তৌফিক দেয় আগামী জুমাতে কথা বলবো আজকে যত কথা বলেছি প্রত্যেকটা কথার উপর আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু